আসসালামু আলাইকুম সকল সালমান শাহ ভাই বোন যারাই আপনারা আজকে আমার এই লাইভ দেখছেন আজকে অনেকদিন পরে আপনাদের সামনে আমি আবারও আপনাদের সামনে এসেছি কিছু কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলার জন্য তো আপনারা যারাই দেখছেন আপনারা প্লিজ আপনাদের লাইফটাকে শেয়ার করবেন এবং আমরা চাই যে আমাদের আমি যে মেসেজটা যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা যাতে আমরা সবার ভিতরে সবার মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি গত কিছুদিন ধরেই কিছু কিছু ঘটনা অনেক দিন ধরে আপনারা জানেন যে আমি ফেসবুকে আপনাদের সাথে আসি না বা লাইভ করি না বা জাস্টিস ফর সালমান শাহ এটা নিয়ে আমাদের যে কর্মকাণ্ড আমরা এটা ভিতরে ভিতরে আমি যেটা করছি সেটা আপনাদের সাথে অনেক সময় আমি ডিসকাস করি না বা শেয়ার করি না এর নানা কারণ আছে অনেক কারণের কারণে ভিত্তিতেই আমার আপনাদের সামনে উপস্থিত হওয়া হয় না চারটা জিনিস নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিশেষ করে কথা বলতে চাই প্রথমত আমি ভক্তদের বিষয়ে একটা জিনিস কথা বলতে চাই আমাদের ভাইয়া সালমান শাহ আজকে পৃথিবীতে নেই তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি অনেক ভালো ভালো জিনিস আমরা শিখেছি এবং আজকে তার অবর্তমানে তাকে আমরা খুব বেশি মিস করি এবং তার জন্য আমরা সবাই খুব ফিল করি আমরা ভক্তরা যে যে জিনিসগুলো আমরা করতেছি যে রিসেন্টলি আমি একটা নিউজ শুনলাম যে ভক্ত কোনো একজন ভক্ত বলে উনি আপনার একজন রিসোর্ট করেছে সালমান শাহর নামে এবং এই রিসোর্টটার মধ্যে সালমান শাহর একটি স্ট্যাচু বানানো হয়েছে রাশেদ খান নাম এই এই ভক্তর তোরে ভাই আমার একটাই প্রশ্ন ভক্ত এই রাশেদ খান সাহেব আপনাকে আপনার উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন আপনি যদি সালমান শাহকে ভালোবাসেন তাহলে তো আপনি নিশ্চয়ই চাবেন না আপনার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি হোক বা আপনার ভালোবাসার মানুষ কোনো সময় কষ্ট পাক নাকি রে ভাই হ্যাঁ এতো কেন তো আপনি যে স্ট্যাচু বানাইলেন ইসলামের কোন কোন ইয়েতে আপনাকে এই পারমিশন দেয় যে একটা মৃত মানুষের আপনি স্ট্যাচু বানাবেন এবং আপনি রিসোর্ট বানাবেন আপনি রিসোর্ট বানান না যা কিছু করেন এটা আপনার ব্যক্তিগত এটাতে আমার বলার আপনাকে কিছু নাই কিন্তু একজন মৃত মানুষের স্ট্যাচু বানায় তাকে আপনার স্মরণ করে রাখা লাগবে এমন কোনো কথা না সালমান শাহ যখন জীবিত ছিল এবং সালমান শাহ যে কারণে মারা গিয়েছেন আপনারা সবাই জানেন সে কি ধরনের মানুষ ছিল হ্যাঁ তো অনেক কিছুই করার আছে আপনারা যদি একটা মহিলাদের জন্য একটা এতিমখানা করতেন বা একটা ইয়ে করতেন বাচ্চাদের জন্য একটা এতিমখানা করতেন একটা ভালো একটা কোনো কিছু করতেন এটা যদি সালমান শাহর নাম দিতেন আমি বুঝতে পারতাম এই রিসোর্ট করে সালমান শাহর ছবি এখানে স্ট্যাচু বানায়া আপনারা কি প্রমাণ দিতে চাচ্ছেন এবং আপনারা কি ধরনের ভক্ত আমি এটা বুঝতে পারি না একজন দুইজন তিনজন ভক্তর জন্য আমরা সব অন্য মানুষরা যে আমরা এখানে যে এফেক্টেড হচ্ছে আপনাদের কর্মকাণ্ডর জন্য এটা আপনাদের বোঝা উচিত যে আপনারা কাউকে যদি ভালোবাসেন তাহলে সেরকম ভালোবাসার মতন ভালোবাসবেন ভাই ঠিক আছে এই ফাইজলামি করে ব্যবসা বাণিজ্য করে এইগুলো করেন না আমার ভাইটা তিনটা বছর মাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল আপনাদেরকে অনেক কিছু দিয়ে গেছে অনেক এন্টারটেনমেন্ট করে গেছে আর এন্টারটেনমেন্ট আমরা চাই না যদি পারেন আমার জন্য এই কাজটা করেন যে স্ট্যাচুটা যেটা আপনি বানাইছেন স্ট্যাচুটা আপনি নামাবেন এবং স্ট্যাচু নিয়ে যেন আর কোনো রকম যেন কোন কর্মকাণ্ড কোনো ভক্ত না করে সালমান শাহ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অসহায় মহিলারা ছিল তাদের রুজি রোজগারের পয়সাটা যাতে তাদের হাতের মতন সময় মতন আসে এবং একটা মহিলাকে যাতে সম্মান দেওয়া হয় এবং একটা সম্মানের সাথে সাথে তাদেরকে যাতে ট্রিট করা হয় সেই জিনিসগুলা করছে আপনারা সেগুলো কিছু দেখেন না সেগুলো কোনো কিছু করতে পারেন না আছেন খালি এমন এমন জিনিস করার জন্য যেটাতে অন্য মানুষরা আমরা এফেক্টেড হচ্ছি আজকে আমার বাড়িতে আমার মা এইগুলো দেখে অসুস্থ আপনারা কি এই যে রাশেদ খান সাহেব আপনি যে এই যে কাজটা যে আপনি করলেন এটা করে কি আপনি কি আমার মায়ের দোয়া পাবেন না আমার মায়ের বোধদোয়া পাবেন বা আমরা যে ভাই বোন আমরা যারা সালমান শাহকে ভালোবাসি তার কি দোয়া পাচ্ছেন না আপনি বোধদোয়া পাচ্ছেন রে ভাই আপনার কি কোনো কমন সেন্স বলতে কিছু নাই বুঝলাম আপনার কমন সেন্স নাই আপনি একটা জিনিস করে ফেলছেন সোহান ভাইকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই সোহান ভাই আপনি তো রে ভাই একটা ম্যাচিওর মানুষ আপনার তো অনেক রকমের আপনার একটা জ্ঞান আছে আপনার দুনিয়াদারি সম্বন্ধে আপনার একটা বুঝ আছে রে ভাই আপনার কাছে কেউ যদি গিয়ে এরকম একটা প্রস্তাব নিয়ে গেল আপনি কিভাবে এটাকে আপনি একসেপ্ট করলেন করে গিয়ে আপনি তাদের সাথে ছবিও তুললেন এবং এই রিসোর্টটাকে আপনি ওপেনও করলেন ভাইয়ের একটা স্ট্যাচু আপনি বানাইলেন ভাই মরার জন্য কি আপনাদের কোনো ভয় লাগে না দুই দিন পরে যে মরবেন এই যে বেটাটা যে আপনার স্ট্যাচু বানাইলো আমার ভাই তো কষ্ট পাবে পাবে সেও এটা জবাব দিবে এবং আপনিও এটার মধ্যে থাকবেন এইগুলো কি আমি তো আপনাদের ফেসবুকে এখন আসেই বন্ধ করে দিছি রে ভাই আমি আসিও না কারণ আমি আমার মন মানসিকতার সাথে আমার মন মানসিকতার সাথে আপনাদের মন মানসিকতা মিলে না আজকে হত্যার বিচারের জন্য আমরা এত কষ্ট করতেছি লাখো লাখো ছেলে বাচ্চা কাচ্চারা এই যে মেয়েরা এই যে ছেলেরা এরা এত কষ্ট করতেছে হ্যাঁ আজকে এদের এই কষ্টগুলা আপনারা যে এইগুলা একটা একটা কাজ করেন কয়দিন পর পর হ্যাঁ এটা কি এটা কি এটা কি কি কি পাইছেনটা কি সালমান শাহ যে স্ট্যাচু বানাবেন সালমান শাহ পরিবারের কারো কি কোনো মতামত নেওয়ার আপনারা চেষ্টা করছেন বা ইসলামের কোন জায়গায় আপনার লেখা আছে দেখেন মৃত মানুষ কিনে আপনি স্ট্যাচু বানাইতে পারেন আল্লাহর ওয়াস্তে রে ভাই রিকোয়েস্ট করি আল্লাহর ওয়াস্তে রিকোয়েস্ট করি এগুলো বন্ধ করেন যত এন্টারটেনমেন্ট আপনাদেরকে করানোর দরকার ছিল সে করাইছে এখন তাকে মাফ করেন প্লিজ মাফ করেন কারণ এইগুলো আর সহ্য হয় না রে ভাই অসহ্যকর জিনিসপত্র একদম অসহ্যকর সেদিন পিবিআই এর ইনভেস্টিগেশন এখনো চলতেছে আপনারা জানেন পিবিআই ইনভেস্টিগেশন চলতেছে তাদের কোনো রিপোর্ট আসে না নিউজ পেপারের মধ্যে আঙ্গুল দিয়ে আরেকজনের ইয়ে লেখে যে সালমান শাহ আত্মহত্যাই করেছেন আরে আপনি যদি এত বেশি জানতেন তাইলে আপনি সবকিছু এত এতদিন ধরে যে পিবিএ ইনভেস্টিগেশনের উপরে আপনি এত বড় একটা কথা কমেন্ট করার আপনি রাইট কোথার থেকে পান রে ভাই আপনাদের কি ডর ভয় করে না কিচ্ছু আপনি ছিলেন ওই সময় ওই বাড়ির ভিতরে যে আপনি জানেন যে সালমান শাহ আত্মহত্যাই করেছেন ফাইজলামের একটা লিমিট আছে রে ভাই লিমিট ক্রস করেন না কেউই এটা আমরা পছন্দ করি না আমিও আপনাদের সাথে এভাবে কখনো আমি ব্যবহার করি নাই বা করতে চাইও না আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে খুবই সম্মান করি এবং আপনাদের সম্মানটা যাতে আপনারা বজায় রাখেন সেটা আমি চাই এমন কোনো কর্মকাণ্ড করবেন না যে কর্মকাণ্ডের জন্য অন্য কোনো মানুষের এফেক্ট হয় প্লিজ রিকোয়েস্ট করতেছি এটা ভাইয়া আজকে নাই আজকে তার জন্য পারলে একটু দোয়া করেন একটু তাকে সম্মান দেখান সে ভালো ভালো যে জিনিসগুলো করছে সেইগুলো করেন সে সুন্দরভাবে সাজতে পছন্দ করত সে সুন্দর পারফিউম ব্যবহার করত এইগুলো জিনিস করেন যেটা ইসলামে কোনো আপনাকে মানুষকে ইয়ে করে না ঠিক আছে এই ফেসবুকে গিয়ে আপনি গান গাইলেন আর সালমান শাহ হয়ে গেলেন আর এইটা হয়ে গেলেন আর ওইটা হয়ে গেলেন আমার ভাই যে সালমান শাহ হয়েছে আমি নিজেই এটাতে এগ্রি ছিলাম না কারণ জিনিসটা জায়েজ না আপনারা যেইগুলো জিনিস জায়েজ না সেগুলোর থেকে বিরত থাকেন যে ভালো জিনিসের মানুষের যে ভালো জিনিসগুলো আপনি গ্রহণ করতে পারেন প্লিজ সেটাকে গ্রহণ করেন আপনার দ্বারা আরো দশজন ভালো কিছু শিখতে পারবে বুঝছেন নিজেকে এমনভাবে করেন না যেটার কারণে মানুষ ছোট হয় বা অন্যরা ছোট হয় আরেকটা জিনিস সেদিন আমার আমি তো আসি না আজকে যখন আসছি আজকে কিছু কিছু জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই সেদিন দেখলাম চিত্রনায়ক আপনাদের আগের চিত্রনায়ক ফারুক সাহেব উনি একটা কমেন্ট করেছেন ভাইয়াকে নিয়ে ফারুক সাহেব আপনি তো একজন শিল্পী ঠিক না আপনি তো একজন শিল্পী আমি তো অনেক ছোট একজন মানুষ আপনার কাছে আপনার সম্বন্ধে কথা বলা আমার শোভাও পায় না ঠিক আছে আপনি আমার থেকে অনেক গুণী এবং অনেক আপনার ইয়ে আছে আপনি বলতেছেন সালমান শাহ কি ছিল আপনি কোনো গ্রাউন্ড দেখেন না সে কি ছিল তাকে নিয়ে কেন এতমাত্র কথাবার্তা হচ্ছে তাকে যদি নিয়ে এতমাত্র সালমান শাহ কি ছিল বা কি আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিতে পারছেন না না পারছে আপনারাই ভালো করে জানেন আপনি কেন কথা বলতেছেন এত বছর পরে আপনি যদি সালমান শাহকে নিয়ে কথা বলতেছেন তো নিশ্চয়ই সালমান শাহ একটা ফ্যাক্টর ছিল ঠিক না আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা ভালো একটা জিনিস করার জন্য চেষ্টা করছিল একটা মানুষ কিন্তু রিটার্নে আপনাদের কাছ থেকে কি পাইছে রে ভাই আপনাদের তো সাপোর্টও পায় না এক নম্বর জিনিস কোনো সময় আপনাদের খালি হাস্যর একটা পার্থ হয়েছে আপনারা সবাই মিলে যা একটা সিনেমা শুরু করছেন এইগুলাকে বন্ধ করেন ঠিক আছে এইগুলাকে বন্ধ করেন আর আপনি সাকিব খানকে বলছেন যে উনি একটা উনি অনেক বড় পর্যায়ে চলে গেছেন সাকিব সাহেবকে আমি ইয়ে করে বলবো ভাই ভাই হিসাবে বলবো আপনি যে পর্যায়ে আসেন এই পর্যায় থেকে আমার ভাই যে জিনিস করে যেতে পারে নাই যদি সম্ভব হয় ভাই এটা করেন ঠিক আছে এগুলো মানুষের কথায় লাফালাফি করে আপনার জীবনে লাভ হবে না দুই দিন পরে ভাই আপনি যখন মরে যাবেন ঠিক আছে তখন কেউ আপনারে ওই কবরে গিয়ে আপনারে সাহায্য করবে না দুনিয়া এমন কিছু করে যান আজকে আল্লাহ আপনাকে যখন তৌফিক দিছে আজকে ভাই থাকলে হয়তো ভাই করতে পারতো কিন্তু ভাই যখন নাই আল্লাহ যখন আপনাকে তৌফিক দিছে ফিল্ম ইন্ডাস্ট্রির যে অসহায় মানুষ যারা আছে যাদের কথা কেউ শুনে না হ্যাঁ যদি আপনার পক্ষে এটা সম্ভব হয় as a voice stand out for it বুঝছেন যদি পারেন রে ভাই এটা করিয়েন এইগুলো করে আমাদের কোনো ফায়দা হবে না আজকে আমার ভাই তিনটা বছরে যে গুনা একখানে করে তিনি গেছেন কি অবস্থায় আছেন আমরা কেউই জানি না আমাদের মনে আমরা সান্ত্বনা দেই খালি হ্যাঁ আমরা দোয়া করতে পারি আর সান্ত্বনা দেই ঠিক আছে আমাদের অন্য কোনো ভাই বোন এরকম কোনো সিচুয়েশনে হোক আমরা চাই না আমার ব্যক্তিগতভাবে কারোর উপরে কোনো আক্রোশ নাই কোনো কিছু নাই আপনারা ইন্ডিভিজুয়াল আপনারা যা ইচ্ছা আপনারা করতে পারেন বাট কিছু করার আগে রে ভাই একটু চিন্তা করে করেন যে আপনি যে জিনিসটা করতেছেন এই করাতে অন্যর কোনো এফেক্ট হচ্ছে কি হচ্ছে না আর যেই মানুষকে ব্যবহার করে করতেছেন এই মানুষ তাকে তাকে যদি আপনারা ভালোবাসেন তাইলে এই আপনার কর্মর কারণে এই মানুষের উপকার হবে না এই মানুষ কষ্ট পাবে বুঝছেন এটা প্লিজ আপনাদের সকল ভক্তদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আমি গতকালকে দেখলাম যে এই পোস্ট দেওয়ার পরে ভক্তরা খুব হাই হ্যাঁ থ্যাংক ইউ খুব নাইস হ্যান্ড ত্যান করে খুব শেয়ারিং হচ্ছে হ্যাঁ হচ্ছে আরে ব্যাকলের ব্যাকল আপনারা যে এটা শেয়ার করতেছেন আপনাদের ভাইয়ের সম্বন্ধে যে ভাইকে এরকম বানানো হয়েছে এতে তো আপনাদের ক্ষতি আপনাদের ভাইয়ের কষ্ট হচ্ছে মাথা একটু ব্যবহার করিয়েন এখন শিক্ষিত সমাজে আমরা থাকি প্লিজ একটু ব্যবহার করিয়েন আমার আর কিছু বলার নাই আপনাদেরকে আমার কথাবার্তায় যদি আপনারা কোনো দুঃখ পেয়ে থাকেন প্লিজ আমাকে মাফ করে দিবেন কারণ আমার ভাল লাগতেছে না এই জিনিসগুলা এই জিনিসগুলা আমার দেখতে বা ইয়ে করতে আমার ভাল লাগতেছে না আমার মা আজকে অসুস্থ হয়ে পড়ছে এইগুলো জিনিসের কারণে এইগুলো করে আপনারা কারো কোনো ইয়ে করতে পারতেছেন না কোনো ভালো কিছু হচ্ছে না এটা খালি বদুয়াই করাচ্ছেন সকল সালমান শাহ ভাই বোন যারা অনেস্টলি যারা সালমান শাহকে ভালোবাসে না তারা এরকম ভিতরের ভিতরে রাখে এবং ঘন্টার পর ঘন্টা তারা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে এরকম স্ট্যাচু বানায় তাকে বিক্রি করার চেষ্টা করে না ভালো থাকবেন সবার সাথে আমি এই বলে আমার কথা শেষ করতেছি আবারও বলতেছি যদি কোনো রকমের আমার কথাবার্তা আপনাদের যদি কোনো পছন্দ কিছু হয় সবার আমার কথা পছন্দ হবে আমি জানি না আমি চাইও না যদি কোনো অপছন্দর মতন কিছু বলে থাকি রে ভাই প্লিজ ক্ষমা ক্ষমা করে দিবেন ঠিক আছে আর প্লিজ চিন্তা করিয়েন যে জিনিসগুলো বলছি যদি কোনো সেন্স আপনাদের বানায় ভবিষ্যতে এরকম কোনো কর্মকাণ্ড আপনারা করবেন না রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে প্লিজ আসসালামু আলাইকুম